আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি যে বর্তা একটা করে দেখামো এই ফাতাটা নিশ্চয়ই সবাই চিনুন যারা চিনুন হেরা তো জানুনই এটা মেষ্টা ফাতা আর যারা না চিনুন হেরার লগে তো কোনো কথা নাই তো এটার আজকে আমি বর্তা বানায় দেখামো এটার বর্তা খুবই মজার একটা বর্তা যারা খাইছুন হেরই কইতার বাইন এটার আসল মজাটা আর যারা না খাইছুন হেরা তো আসলে এটা বুঝুনই না যে এটা কি এর ফাতা কি আসো বিষ তো এই ফাতার ডান্ডা দিয়ে আগে আমি সব দিয়ে কাটটা লইতেছি অহনের যে জেনারেশনের ফুলাফান তো কইতেই পারতো না ম্যাচটা কি তো চলুন আমি এটা রান্না দেখামো আর ফলে আমি হেন নিছি কয়েক কুয়া রসুন ইডি টাইলা লৈছি মরিচও দুইটা টাইলা লৈছি ফাতা দি কাডা হইব কাডা হইলে আমি ইডিরে বালা করে টাইলা লমো তে চলুন ইডি টাইলা লইতেছি একটা লোয়ার তাওয়া বয়াইছি বয়াইয়া ইদি এখন আমি একটু ফুরা ফুরা করে টাইলা লমো এই ফুরা গন্ধটাই কইলাম একটা মজার গন্ধ আর এই ভর্তাটা কইলাম সুকা সুকা লাগে যারা খাইছে এরা তো জানো নই তো এই ভর্তাটা খুবই মজার একটা ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে এই যে এখন সব কিছু বাইটটা লই আইছি এই আস করে বাড়ছি অহন বড় একটা পেঁয়াজ রে চিকন করে ফৈলা লইছি অহন একটু লবণ মিলাইয়া অহন এটার লগে মাইকা লমু যখন মাহার শেষ হইব তখন আমি আরেকটা প্লেটও বাইরে দেখাইতাছি আসলে এটা খুব মজার একটা চাটনি যারা খাইছেন হ্যারোই কইতার বাইন এটার মজাটা এটা খুবই মজার একটা চাটনি আমি এটা প্রায়ই বানাই এলিগে আমি গাছই লাগাই থইছি ছাদের মধ্যে এই যে আমার মা হাঁস শেষ হয়ে গেছে গা এটার যে একটা ফুরা ফুরা গন্ধ এই ফুরা গন্ধটাই একটা মজার গন্ধ আর সুক্কা তো আছে যারা সুক্কা পছন্দ করেন হেরা লাগে তো কোনো কথাই নেই হেরা এটা মজা পাইবেন এই যে আমি একটা ফ্রাইডের মধ্যে বাইরে লইছি অহন এটা গরম বাদ দিয়া খামু খুবই মজার একটা ভর্তা আপনারও এটা চাইলে বানায় খাইতারেন আর খাইবেন কইতে মেষ্টা ভাতা ফাইবেন কই যদি বাজারও কোনো দিন ফাইন তাহলে এমনি আমি যেমনে দেখাইছি এমনি বানায় খাইবেন তাইলে বুঝবেন এটার মজাটা আর কি সুন্দর একটা গন্ধ করে এটা তাহলে আজকে এখানেই বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাই সাবস্ক্রাইব করবেন আর শেয়ারও পারলে করে দিন তাই আল্লাহ হাফেজ